আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্সা মরিবারই বারুই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী আজ সারাদেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বাঙালি জাতির অবসংবাদিত এই নেতা উনিশশো সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আজ সারা দেশের মতো কক্সবাজার দিবসটি উদযাপন করা হচ্ছে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন অরুণোদয় স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন উদযাপন শহীদ দৌলত ময়দানে কেন্দ্রীয় অনুষ্ঠানের উপভোগ হাসপাতাল এতিমখানা ও কারাগারে উন্নতম মানের খাবার ও মিষ্টান্ন পরিবেশন এবং ধর্মীয় উপাসনালয়ের সমূহে বিশেষ মনোজাত ও প্রার্থনা এছাড়াও রয়েছে বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন ও ভাষণ প্রচার বিকালে পাবলিক হল মাঠে শিশু মেলা আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমির উদ্যোগে চিত্রাঙ্কন আবৃত্তি রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন জাতীয় শিশু দিবসের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এই উপলক্ষে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ বঙ্গবন্ধু জীবনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও বিকেলে আলোচনার সভার কর্মসূচি রয়েছে এদিকে নতুন প্রজন্ম যারা দুই সালে স্মার্ট নাগরিক হবে তাদের নিকট বঙ্গবন্ধুকে নতুন করে জানিয়ে দিতে রামুতে গতকাল চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী এই চিঠি উৎসবের আয়োজন করে কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে নিজের ভাব প্রকাশ করে লিখেছেন আবেগঘন ভালোবাসার চিঠি প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহামিদা মোস্তফা স্বর্ণা বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের লেখা চিঠি পড়ে অভিভূত হয় এ সময় উপজেলা প্রকৌশলী মঞ্জুর হোসেন ভুইয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাফর আহমেদ উপস্থিত ছিলেন কক্সবাজার সৈকতে একটি ঘুড়ি উৎসবের আয়োজন করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসসিআর রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আর্টলিউশনের সঙ্গে মিলে এই আয়োজন করে সংস্থাটি গতকাল বিকেলে সৈকতে রং বেরঙের ঘুড়িতে রোহিঙ্গাদের জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা লিখে তা উড়ান শত শত অতিথি বন্ধুত্বের বার্তা লেখা ঘুড়িগুলো ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে কক্সবাজারে নিযুক্ত ইউনেসিয়ার প্রধান কর্মকর্তা ইয়াকো আকাসাকা বলেন সবাইকে শৈশবের কথা শৈশবের আশা ও স্বপ্নের কথা মনে করিয়ে দিতে এই ঘুড়ি উৎসব এ সময় বাংলাদেশের সরকারের সঙ্গে মিলে রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘুড়ি উড়িয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান ও কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুল হক মার্শাল উখিয়ায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটি এক সভা গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সবাই মাহে রমজানের দ্রব্যমূল্যের তালিকা টাঙানো সহ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার ক্রয় বিক্রয় করে এবং মজুতকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সহকারী সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহেশখালীর মৎস্যজীবীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের summit LNG terminal company private limited সহযোগিতায় ইপসার বাস্তবায়নে জীবিকা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক কুতুবজম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা Mohammad Alauddin summit LNG terminal company private লিমিটেডের general manager Mohammad Shamsul Alam consultant A K M Shahjahan সভায় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এছাড়া জেলেদের বোর্ড তৈরির সরঞ্জাম প্রদান এবং জেলে পরিবারের নারীদের সেলাই মেশিন প্রদান করা হয় টেকনাম এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি রানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী